কি বলে এই বন্ধু দেখ তো গ্রাম তো আগের মতো নেই হ্যাঁ আগে এসেছিলাম পাঁচ বছর আগে এরকম দেখি নাই তো গ্রাম তো আগের থেকে অনেক শেষ হয়ে গেছে গ্রাম শেষ হলে হবে নাকি মানুষগুলাই শেষ হয়নি কোনো গ্রামের ক্ষেত আরে কি বলিস দেখি সামনে আরো সুন্দর দেখতো কত সুন্দর লাগতেছে বিদেশে আর যাবো না ভাই না ভাই আর ইতালিতে যাবো না এখন দেখো এখানে সবগুলা কি সুন্দর লাগতেছে অনেক ইতালিতে যতদিন ছিলাম আমার দেশটাকে আমি মিস করছি শুধু আমি মিস করতেছি তাই এই গ্রামটা দেখতে আসছি বিদেশে তো গ্রামের অঞ্চলগুলো আগের সাথে অনেক পরিবেশ ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে দেখতেছে আগে তো এগুলা এখান থেকে হাঁটা চলা করতে পারতো না না কিভাবে করতে এখন তো সবগুলা পরিবর্তন হয়ে গেছে কিন্তু এই গ্রামের একটাই সমস্যা সমস্যা গ্রামের ক্ষেত যেগুলো আছে না কিন্তু ভালোভাবে কথা বলতে জানে না আমি এই দুই পাঁচ বছর আগে এসেছিলাম এখানে হ্যাঁ। একজনের সাথে দেখা হয়েছে সুন্দরভাবে কথা বলতে পারে না এই গ্রামের একটাই সমস্যা মানুষের কিন্তু আর সবগুলো ঠিক আছে মিলামিশে থাকে কিন্তু একটাই সমস্যা ভালোভাবে কথা বলতে জানে না মানুষের সাথে কীভাবে কথা বলবে এটা জানে না এদিকে যাই দেখি ওইদিকে সামনে বরে গাছটা লাগিয়ে দেখি অনেক ভালো লাগে এখানে ঘুরতেছি অনেক ভালো লাগতেছে আমার আর ভালো লাগে না এখানে কি বলস এ তো গ্রামের একটা ছেলে দেখতেছি না ফুটু বুলর এ বন্ধু দেখ দেখ গ্রামের ক্ষেতগুলো কি বলে এ দূর কোথায় মানে আছে না আমাকে মানে হ্যাঁ দেখ মানে মাথা গরম করিস না গরম করে কি কি পুতু বলে কি এটা কি কোন ধরনের ভাষা এটা তো আমি আগে বলছিলাম কি মানে আর একটা কি একটা কি বলছে জানি ও কিনা কিনা কি কি এটা এটা এটা কোনো কথার মানে হইলো এই নিরিবিলি জায়গায় কত মনটা একটু কুল ছিল কিন্তু এখন ক্যাত একটার সাথে কথা বলে মোটটাই নষ্ট হয়ে গেছে আচ্ছা, মানে চল বেড়া চল চলে দেখ মেজাজটা কম মেজাজটা ভালো হ্যাঁ বিয়া দশ ছেলে এই দেখে চলতে পারছ না দেখে চলতে পারছ না তুই হ্যাঁ তুই বুবা নাকি কথা বলতে জানাস না আবার আবার বলে নাকি একটা দেবো ইনার কোনো মানি আছে এটা কি এখানকার ভাষা এটা কি ভাষা আবার বলে এটা কি কিছু ফিটা আবার কি বলে বলে কি বলো কি বল তোর এটা কি এটা কি ভাষা দেখ এটা বোঝা ওই ওই মারি ওই ধর্ম থেকে এই শিখছে দূর হইছে এই আর বলবি হ্যাঁ আর বলবি এই মার মার এদের সাথে আমাদের সাথে মিলে না চলে যাবো কালকে চলে যাবো আবার গায়াপুত সালার পুত দে জিজ্ঞাসা এটা কি বলছে জানি কোনো মানে আছে মানে আছে না এটা কি আমরা বুঝলাম মানে ওর কাছ থেকে জিজ্ঞেস করো একটু কি হয়ে দিই তারা রে তারা হয়ে দে দূর ইনার কোনো মানে আছে না আরে ভাই সমস্যা নাই এগুলা আপনাদের গালি দেয় না এই মানি বলতেছে মানে এই গ্রামের একটা প্রচলিত ভাষা আর কি ঠিক আছে এটা হচ্ছে মানে এর দূর মানি আপনাদের একটু বিনোদন দিছে ভাই আপনারা সিরিয়াসলি নেবেন এটা আমাকে চেনেন আপনাকে চেনার কোনো আমি কে জানো কে আমি চেয়ারম্যানের ভাইপো আমি আচ্ছা আপনি চেয়ারম্যানের ভাইপো হন যে হন না কেন ভাই আপনাকে অবশ্যই গ্রামের মানুষকে সম্মান করতে জানতে হবে এখন সম্মান না করতে তো ভাই কেউ আপনাকে সম্মান করবে না আচ্ছা ঠিক আছে ভাই বুঝলাম সমস্ত কিছু বাদ এখন আপনার সাথে ঝামেলা কেন হয়েছে মানে আচ্ছা, বন্ধু দেখ দেখ গ্রামের ক্ষেতগুলো কি বলে দূর ও আচ্ছা বুঝতে পারলাম ভাই আপনারা তো কাজটা ভালো করেন নাই এখন যদি আপনাদের বিবেকে যদি বলে ওর কাছ থেকে কমা চাওয়ার তাহলে কমা চেয়ে নেবেন আপনাদের কিছু বলার নাই কারণ আপনারা শিক্ষিত সমাজের মানুষ সো আপনাদের এটাই আপনাদের কাছ থেকে এটা এটাই আশা করব যে যেন মানুষের সাথে ভালো ব্যবহার করেন বন্ধু আমাদের ওর সাথে এরকম বা খারাপ ব্যবহার করা ভালো না আমরা মনের থেকে মাপ চেয়ে এটাই উচিত কারণ আমরা তো মানুষ নিতে মানো কারণ দুষ্টা তো আমাদের ভাই আমাদের ভুল হয়েছে আমাদেরকে ক্ষমা করে দেন ভাই খালাস আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ভাই ঠিক আছে ভাইয়া আমরা অনেক অনেক আপনার সাথে ভাইয়া ঠিক আছে